বরিশালে সুষ্ঠু সুন্দর পরিবেশে এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার পনেরোই সেপ্টেম্বর সকাল এগারোটায় পরীক্ষা শুরু হয়ে দুপুর একটায় শেষ হয় প্রথমবারের মতো দুই ঘন্টা সময়ে এসএসসি পরীক্ষা দিল শিক্ষার্থীরা তবে একশো নম্বরের পরীক্ষা হলে ভালো হতো বলে মনে করেন শিক্ষার্থীরা পরীক্ষা শুরুর পর বরিশাল শিক্ষা বোর্ডের কর্মকর্তারা সরকারি বালিকা বিদ্যালয় এবং জেলা স্কুল কেন্দ্র পরিদর্শন করে সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবছর এক হাজার চারশো তেষট্টি বিদ্যালয়ের পঁচানব্বই হাজার নয়শো ছিয়াত্তর জন পরীক্ষার্থী একশো আটাত্তরটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে যার মধ্যে ছাত্র ছিচল্লিশ হাজার তিনশো ছিচল্লিশ জন এবং ছাত্রী উনপঞ্চাশ হাজার ছয়শো তিরিশ জন এদিকে সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রতিটি সরকারি কলেজের একটি করে এবং শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ মোট নয়টি ভিজিলেন্স টিম গঠন করেছে এছাড়া জেলা এবং উপজেলা প্রশাসনও পরীক্ষা হল তদারকি করছে বলে জানিয়েছেন বোর্ড কর্মকর্তারা আগামী পহেলা অক্টোবর এবারের এসএসসি পরীক্ষা শেষ হবে বলে জানিয়েছেন বোর্ড কর্মকর্তারা আমরা গতদিন সমস্ত জেলার জেলা প্রশাসক মহাদের সাথে যোগাযোগ করেছি যে বন্যা বা বৃষ্টি সংক্রান্ত কোনো সমস্যা আছে কিনা কোথাও কোনো সমস্যা নেই এবারে মোট আমার একশো সাতাশটি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে মোট পরীক্ষার্থী হলো পঁচানব্বই হাজার নয়শো ছিয়াত্তর জন মোট একশো সাতাশিটি কেন্দ্র আমাদের প্রস্তুতি সম্পন্ন এবং ছেলেমেয়েরা ভালো পরীক্ষা দেবে আমার বিশ্বাস সময়কে বাঁচানোর জন্যে বিদ্যুৎ সাশ্রয়ের জন্যে সব কিছু মিলিয়ে আমাদের কাস্টমার সিলেবাস দিয়েছিল জাতীয় পরামর্শ কমিটি সেখানে পঞ্চাশ মার্কে আমরা একশো মার্কে ডাইভার্ট করেছি এভাবেই শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা আছে পরীক্ষা কয়টা শুরু হয়েছে এবং পরিবেশ কীরকম আছে পরীক্ষা এগারোটা শুরু হচ্ছে এবং সে সব একটা নৈবর্তিক হলো সব সাবজেক্ট গ্রুপেই পনেরো নম্বর পনেরো নম্বরে ওইটাকে আমরা তিরিশ নম্বরে ডাইভার্ট করা হবে সেক্ষেত্রে কি সকল বিষয়ে পরীক্ষা দেবে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা ধর্ম আর আইসিসি এইটা বাদ যাচ্ছে আর সকল বিষয় পরীক্ষা